নমস্কার বন্ধুরা আমি ঋত্বিক নিয়ে এসেছি একটা আজকে নতুন ভিডিও নিয়ে আর সব থেকে বলি এখন লকডাউন চলছে তা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ থাকুন ঘরে থাকুন এবং আমাদের গভর্নমেন্টের রুল অবশ্যই মেনে চলুন ঠিক আছে তো আজকে একটা ঘরোয়া রেসিপি নিয়ে আমি চলে এসেছি আপনাদের কাছে গরম তো প্রচুর পড়েছে এখন লকডাউনের সময় তো ঘর থেকে তো আমরা বেরোতে পারছি না টাইম খুবই লিমিটেড আছে সবসময় বাইরে যাওয়া যায় না তো এই গরমে থেকে আমাদের যেটা মনে পড়ে সেটা হচ্ছে আইসক্রিম কুলফি তো আমি বানাচ্ছি আজকে একটা ম্যাঙ্গো কুলফি তো তারই ছোট্ট ছোট্ট আমি ফটো শট করে আমি আপনাদেরকে ছেড়েছি সেটা দেখাবো এবং তার মাঝে আমি বলেও দেবো কী কী আমি এর মধ্যে উপকরণ ঢেলেছি না ঢেলেছি তো প্লিজ আমার ভিডিওটা ফুল দেখুন আর ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিন এটা আমার খুবই রিকোয়েস্ট আছে আপনাদের কাছ থেকে এই ছোট্ট ভাইটাকে একটু প্লিজ সাপোর্ট করুন আপনারা please please please like subscribe আর কমেন্ট করতে যেন একদম ভুলবেন না যদি আমার কোনো যদি ত্রুটি থেকে থাকে তো আমাকে প্লিজ কমেন্টের মাধ্যমে জানান যাতে নেক্সট ভিডিওতে আমি এর থেকে আরও বেটার আপনাদেরকে কিছু সাজেশন করতে পারি ও বেটার ভিডিওর জন্য তো প্লিজ থ্যাংক ইউ প্রথমেই বাজার থেকে নিয়ে আসতে হবে ক্রিম দুধ সুগার তারপর ভালো করে নিতে আছে বয়েল করতে হবে আর আমি নিয়ে এসেছি একটা ম্যাঙ্গো জুস তো ম্যাঙ্গো জুসটার সাথে ম্যাঙ্গো ফ্লেভার জন্য আমি এটা অ্যাড করেছি সেটাকে ভালো করে গরম দুধটাকে ফোটানোর পর মিক্স করেছি ভালো করে মিজা করা হয়েছে পরিমাণ মতো সুগার দেওয়ার পর আমি টেস্ট করে দেখলাম যে কেমন লাগছে তো দেখলাম খুবই ভালো লাগছে আর আমি একটু একটু টফি রেখেছি তো টফির সাথে আমি ওটা মিক্স করে রেখে দিয়েছি মিক্স করে তো আমি বাউলে ঢেলেছি সেটা কিছুটা সাদা অংশটা এনে পারে আমি সেটা ফ্রিজে আমার রেখে দিয়েছি রেফ্রিজারেটাতে রেফ্রিজারেটে পরিমাণ মতো তাপমাত্রা রেখে তবেই আমি ফ্রিজটা ক্লোজ করেছি তিন ঘন্টার মধ্যে ফুলফি রেডি ম্যাঙ্গো কুলফি